studio, studio, punya studio nih. indra abon. Tadi dulu dia tadi studio. dia. semua kurang, semua kurang. Tadi studio dia, dia dulu dia. Tinggal balik lagi. પૂરા થઈ જાય પૂરા થઈ જાય আর নক নেই অনে রাখেন সরি ভাই সত্যি মারছি यार बीन है मोदी भी आना मोदी से